বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব আর হ্যাঁ ভিডিওটি দেখার পাশাপাশি ভিডিওটির গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই নোট করে রাখবেন তো বন্ধুরা আমরা এক নজরে বাংলা স্বরবর্ণগুলো একটু দেখে নিব স্ক্রিনে দেখানো বর্ণগুলো হচ্ছে বাংলা স্বরবর্ণ আমরা জানি যে বাংলা স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং আমরা এটাও জানি যে বাংলা স্বরবর্ণের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বাংলা কার বলে এগুলো হচ্ছে কার আমরা জানি যে বাংলা কার হচ্ছে দশটি শুধুমাত্র স্বর অব্যতীত বাকি সকল স্বরবর্ণেরই বাংলা কার রয়েছে তো বন্ধুরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বাংলা নামের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে আমাদেরকে মৌলিক কিছু বিষয় মাথায় রাখতে হবে তো সেই বিষয়গুলো আজও স্মরণ করিয়ে দিচ্ছি বিষয়গুলো হচ্ছে বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণের মিল থাকতে হবে তারপর হচ্ছে বাংলা একটি বর্ণের জন্য ইংরেজির একটি লেটার ব্যবহার করব তারপর রয়েছে যদি ইংরেজির একটি লেটার দ্বারা বাংলা বর্ণের সাথে উচ্চারণ না মিলে তাহলে ইংরেজির দুটি লেটার ব্যবহার করব তারপর রয়েছে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমনভাবে লেখা যাবে না চলুন সামনে বাড়ি আমরা স্ক্রিনে বাংলা স্বরবর্ণ দেখতে পাচ্ছি এখন আমরা বাংলা স্বরবর্ণে ইংরেজি প্রতিবর্ণ দেখব ভালোভাবে খেয়াল করুন স্বর অর জন্য এ এবং ও ব্যবহার করা হয় স্বর আর জন্য এ ব্যবহার করা হয় রস ই এর জন্য আই এবং ই ব্যবহার করা হয় দীর্ঘ ই এর জন্য আই এবং ই আই ব্যবহার করা হয় রস্য উ এর জন্য ইউ ব্যবহার করা হয় দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয় রি এর জন্য আর আই ব্যবহার করা হয় এ এর জন্য ই এ ব্যবহার করা হয় ও এর জন্য ও আই ব্যবহার করা হয় এবং এ আই ব্যবহার করা হয় ও এর জন্য ও ব্যবহার করা হয় ও এর জন্য ও ইউ অথবা এ ইউ ব্যবহার করা হয় এতক্ষণ আমরা বাংলা সর্বর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখলাম এখন আমরা বর্ণের প্রতিবন্ধের পাশাপাশি সেগুলোর কারেরও প্রতিবন্ধ দেখব এবং সেই সাথে উদাহরণে দেখব তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ভালোভাবে খেয়াল করুন আমরা জানি যে স্বর ওর জন্য এ এবং ও ব্যবহার করা হয় যেহেতু স্বর ওর কোনো কার নেই তাই কারের কোনো প্রতিবন্ধ থাকবে না উদাহরণ খেয়াল করুন অনেক অনেক এই বাংলা নামের শুরুতে স্বর ও রয়েছে এবং ইংরেজি নামের শুরুতে এ রয়েছে সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বর ওর জন্য এ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন অভি এই অভি বাংলা নামের শুরুতে স্বর অ রয়েছে ইংরেজিতে ও ভি আই এই নামের শুরুতে ও রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে স্বর ওর জন্য ও ব্যবহার করা হয়েছে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যে অভি বানানোর ক্ষেত্রে এ না লিখে ও লেখা হলো কেন একটু ক্লিয়ার করা যাক আচ্ছা যদি এভাবে লিখি এ ভি আই তাহলে এটার উচ্চারণটা অভি না হয়ে আভি হয়ে যাবে আমরা একটু আগে পড়েছি যে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমন ভাবে লেখা যাবে না সুতরাং যেহেতু এ দিয়ে লিখলে এ ভি আই আভি হয়ে যায় ওভি হয় না তাই আমাদেরকে এ দিয়ে লেখা যাবে না ও দিয়ে লিখতে হবে তারপর খেয়াল করুন স্বর আর জন্য আমরা জানি এ ব্যবহার করা হয় এবং স্বর আকারের জন্য এ ব্যবহার করা হয় উদাহরণ খেয়াল করে দেখুন আকাশ এই আকাশ এই বাংলা নামের শুরুতে সরকার রয়েছে এবং ইংরেজি বানানের শুরুতেও এ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে সরকার জন্য এই ব্যবহার করা হয়েছে তারপর খেয়াল করুন সালাম এই সালাম নামের শুরুতে দন্তস্বর রয়েছে এবং দন্তস্বরের সাথে আকার রয়েছে একইভাবে ইংরেজিতে সালাম নামের শুরুতে এস রয়েছে এবং এস এর পরে এ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে আকারের জন্য এ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন রস ই রস ই এর জন্য আই এবং ই ব্যবহার করা হয় আর রস ইকারের জন্য শুধুমাত্র আই ব্যবহার করা হয় উদাহরণ খেয়াল করুন ঈশান এই ঈশান বাংলা নামের শুরুতে রস ই রয়েছে এবং ইংরেজি নামের শুরুতে আই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রস ই এর জন্য আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ইতি এই ইতি নামের শুরুতে রস ই রয়েছে এবং এর ইংরেজি বানানের একটা শুরুতে আই রয়েছে এবং আরেকটা বানানোর শুরুতে ই রয়েছে তো এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে একটা বানানোর শুরুতে আই কেন আইটার শুরুতে ই কেন দুটাই কি সঠিক নাকি কোনটা সঠিক উত্তরটা হচ্ছে যে আমরা একটু আগে পড়েছি যে ভুল উচ্চারণে আশঙ্কা থাকে এমন ভাবে লেখা যাবে না সুতরাং এখানে যেহেতু আই দিয়ে একবার লেখা হয়েছে এবং ই দিয়ে লেখা হয়েছে এ দুটো আমরা খেয়াল করলে দেখতে পাই যে কোনোটার মধ্যে ভুল উচ্চারণে আশঙ্কা নেই সুতরাং দুটো বানানি সঠিক যে যেভাবে লেখে আই টি আই ইটি এভাবে লিখলেও মানুষ ইতি পড়বে ইটি টি আই ইতি এভাবে লিখলেও মানুষ ইতি পড়বে দুটোই সঠিক যে কোনোটা সে লিখতে পারে তারপর দেখুন মিলি এখানে মিলি বানানে ময়ের সাথে রসিকা রয়েছে এবং রয়ের সাথেও রসিকা রয়েছে আর ইংরেজি বানানে এম এর পরে আই রয়েছে এবং এল এর পরেও আই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রসিকার হিসেবে এখানে আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন দীর্ঘ ই এই দীর্ঘ ই এর জন্য আই এবং ই আই ব্যবহার করা হয়ে থাকে এবং দীর্ঘ ই কার হিসেবে আই এবং ডাবল ই ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন ঈশা ঈশা এই বাংলা নামের শুরুতে দীর্ঘ ই রয়েছে এবং ইংরেজি নামের শুরুতেও আই রয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে দীর্ঘ ই e এর জন্য আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন তামজিদ এই তামজিদের মধ্যে বর্গীয় জয়ের সাথে দীর্ঘ ই e রয়েছে এখন এই তামজিদটাকে দুইভাবে লেখা হয়েছে একটা হয়েছে T A M J I D অর্থাৎ দীর্ঘ e এর জন্য আই ব্যবহার করা হয়েছে তারপরে বানানটাতে লেখা হয়েছে T A M J double E D অর্থাৎ দীর্ঘ এর জন্য ডাবল ই ব্যবহার করা হয়েছে এখন একইভাবে প্রশ্ন থাকতে পারে যে তাহলে কোনটা সঠিক আমি আবারও বলছি যে যেখানে ভুল উচ্চারণের আশঙ্কা নেই সেখানে দুভাবে লেখা যাবে বা যতগুলি পসিবল হবে লেখা যেতে পারে প্রবলেম নেই যেহেতু এখানে ভুল উচ্চারণের আশঙ্কা নেই এই টি A M J I D I D লেখলে যে উচ্চারণটা আসবে টি e e A M J double E D double E D লেখো একই উচ্চারণ আসবে সুতরাং দুটো লেখা যেতে পারে তারপর দেখুন রস উ এই রস উ এর জন্য ইউ ব্যবহার করা হয়ে থাকে এবং রস উকারের জন্য ইউ ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন উৎসব উৎসব এই বাংলা নামের শুরুতে রস উ রয়েছে একইভাবে ইংরেজির প্রথমেও ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে রস উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন মুকুল এই মুকুল এই বাংলা নামের মধ্যে ময়ের সাথে রসুকার রয়েছে এবং কয়ের সাথেও রসুকার রয়েছে তো আমরা যদি ইংরেজি নামটা খেয়াল করি তখন দেখবো যে এম এর পরে ইউ রয়েছে এবং কে এর পরে ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে রস্যকারের পরিবর্তে ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন দীর্ঘ উ দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে এবং একইভাবে দীর্ঘ উকারের জন্য ইউ ব্যবহার করা হয়েছে উদাহরণ খেয়াল করুন উষা এই উষা বানানের মধ্যে বাংলা বানানে দীর্ঘ উ রয়েছে এবং ইংরেজি বানানে শুরুতে ইউ রয়েছে সুতরাং দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন মুহূর্ত এই মুহূর্ত বাংলা বানানের হয়ের সাথে দীর্ঘ উ রয়েছে একইভাবে মুহূর্ত এই ইংরেজি বানানের এইচ এর পরে ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘ কু এর জন্য কিউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ডি এই রি এর প্রতিবন্ধ হিসেবে আর আই ব্যবহার করা হয়ে থাকে এবং রি কার হিসেবেও আর আই ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন ঋণ এই ঋণ বানানোর শুরুতে রি রয়েছে এবং ইংরেজি বানানোর শুরুতেও আর আই রয়েছে সুতরাং ঋণের জন্য আর আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন কৃষক এই কৃষক নামের শুরুতে ক রয়েছে এবং ক এর সাথে রি কার রয়েছে একইভাবে খেয়াল করে দেখুন ইংরেজিতে কে এর পরে রিকার হিসেবে আর আই ব্যবহার করা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রিকার হিসেবে আর আই ব্যবহার করা হয়ে থাকে তারপর দেখুন এ এর প্রতিবর্ণ হিসেবে ই e এবং এ ব্যবহার করা হয়ে থাকে এবং এ কারের প্রতিবর্ণ হিসেবে ই e ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন একরাম এই একরাম নামের মানে শুরুতে এ রয়েছে এবং ইংরেজিতেও এই বানান শুরুতে ই e রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে এর জন্য ই ব্যবহার করা হয়েছে আমি কিন্তু ইকরাম বলিনি একরাম বলেছি ভালোভাবে খেয়াল করে দেখুন একরাম তারপর দেখুন সেলিম এই সেলিম নামের শুরুতে দন্তস্ব রয়েছে এবং দন্তস্বরের সাথে একার রয়েছে একইভাবে সেলিম ইংরেজি বানানের মধ্যে এস এর সাথে এস এর পরে ই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে একার হিসেবে ই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ওই ওই এর প্রতিবর্ণ হিসেবে ও আই এবং এ আই এ দুটো ব্যবহার করা হয়ে থাকে এবং ওই কারের প্রতিবর্ণ হিসেবেও ও আই এবং এ আই ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন ঐশী এই ঐশী নামে প্রথমে ওই রয়েছে এবং ইংরেজি বানানটা খেয়াল করে দেখুন এখানেও ও আই রয়েছে অর্থাৎ ওই এর জন্য ও আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন বৈশাখ এখানে বৈশাখ নামের শুরুতে ব রয়েছে এবং বয়ের সাথে ওই কার রয়েছে তো ইংরেজি বানানটা খেয়াল করে দেখুন বি এর পরে ও আই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ওই কারার জন্য ও আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ও ও এর প্রতিবর্ণ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে এবং ও কারের প্রতিবর্ণ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন উসমান ওসমান এই বাংলা নামের শুরুতে ও রয়েছে এবং ওসমান এই ইংরেজি নামের শুরুতে ও রয়েছে দেখুন উচ্চারণে মিল রয়েছে আমরা জানি বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণে মিল থাকতে হবে তাই না সুতরাং বাংলা ওর জন্য ইংরেজি ও ব্যবহার করা হয়েছে তারপর দেখুন মুসাদ্দেক এখানে মুসাদ্দেক বাংলা বানানের মধ্যে প্রথমে ম রয়েছে মোয়ের সাথে কার রয়েছে তো একইভাবে ইংরেজি বানানটা খেয়াল করুন প্রথমে এম রয়েছে এটা হচ্ছে ময়ের প্রতিপন্ন তারপর হচ্ছে ও ও দিয়ে এখানে ওকারের প্রতিবন্ধ হিসেবে ধরা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ওকারের প্রতিবন্ধ হিসেবে ও ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ও এ ও এর প্রতিবন্ধ হিসেবে ও ইউ এবং এ ইউ ব্যবহার করা হয়েছে আর ওকারের প্রতিবন্ধ হিসেবেও ও ইউ এবং এ ইউ ব্যবহার করা হয়েছে উদাহরণ খেয়াল করুন ঔষধ তো ঔষধ এই বাংলা বানানের শুরুতে ও রয়েছে এবং ইংরেজি বানানের শুরুতে ও ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ও এর জন্য ও ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন যে রৌমারি একটা জায়গার নাম এই রৌমারি বানানোর প্রথমে র রয়েছে বয়সনা র এবং এই বয়সনা র এর মধ্যেও ও কার রয়েছে আর এইদিকে ইংরেজি বানানে আর এর পরে ও ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ও ওকারের পরিবর্তে ও ইউ ব্যবহার করা হয়েছে বিষয়গুলো আসলে খুবই সহজ তেমন কঠিন কিছুই না তারপরে যদি আপনার কাছে কোনো বিষয় যদি কঠিন মনে হয় চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা সামনের দিকে আরো অনেক উদাহরণ প্র্যাকটিস করবো যে উদাহরণগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে